দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে যার শনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি জামাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে আমার জামাই ধান বাই হরিণী ডাঙ্গার মাঠে লো হরিণী ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখা এলো নকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে করে শাওন ভাদর মাসে জামাই আদর করে লো জামাই আদর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল না দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো প্রায় দেশালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধা শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে ভালোবাসা মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে নকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া